আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শরিকার কাজে আরবি ভাষা শিক্ষা ক্লাস তিনে স্বাগতম সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদেরই উপকার হবে আর আপনাদের সুবিধার জন্য শুরু করে দিয়েছি ভিডিওর সম্পূর্ণ টেক্স বা লেখাগুলো আপনাদের দিয়ে দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন চলুন শুরু করি আর দেখতে দেখতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আজকের প্রথম বাক্য উম্মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাক্কিব বাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজের পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে আসলে কেউই হয়তো বুঝতে পারেননি বাক্যটি ভেঙে ভেঙে বলি উম্মাল ইজি যে কোনো শ্রমিক আসলে জোয়া মাসনা মানে ফ্যাক্টরিতে আসলে যে কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে গাবল সুগল আওয়াল রাক্কিব বাসমা কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিবে আইয়ে ওমাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাক্কিব বাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে আইয়ে ওমাল ইজি যে কোনো শ্রমিক আসলে জোয়া মাসনা মানে ফ্যাক্টরির ভিতরে গাবল সুগল কাজ করবার পূর্বে আওয়াল রাক্কিব বাসমা প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে তার মানে পুরো বাক্যটি একবারে বললে হয় আইয়ো উম্মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গার দেবে কারণ যে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে বা সেখানে চাকরি করলে সেখানে হাজিরা দিতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ফিঙ্গারপ্রিন্টটাই তাদের হাজিরা এখানে শব্দার্থ হচ্ছে আমেল অর্থ শ্রমিক আর উম্মাল হচ্ছে বহুবাচন শ্রমিকগণ আই উম্মাল অর্থ কোনো শ্রমিক বা যে কোনো শ্রমিক আইয়ু মানে কোনটি ইজি অর্থ আসে বা আসবে জোয়া অর্থ ভিতরে জোয়া মাসনা অর্থ ফ্যাক্টরির ভিতরে গাবল সুগল অর্থ কাজ করবার পূর্বে বা আগে আওয়াল অর্থ প্রথমে আর বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট রাকিব বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট দিবে নেক্সট গাবল দুখল জোয়া শরিকা এলবেস কাম্মাম অর্থ কোম্পানির ভিতরে প্রবেশ করার পূর্বে মাস্ক পরিধান করতে হবে গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে জোয়া শরিকা শরিকাতে প্রবেশ করার পূর্বে এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করতে হবে শব্দার্থ দুখল অথবা মাদখল অর্থ প্রবেশ করার জায়গা বা স্থান বা প্রবেশ করার রাস্তা দেখবেন প্রবেশ করার রাস্তাকে লেখা আছে দুখল অথবা মাদখল গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে জোয়া শরিকা কোম্পানির ভিতরে এলবেস বা এলবাস অর্থ পরিধান করা কাম্মাম অর্থ মাস্ক এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করা সুগল মাকিনা অর্থ মেশিন চালাও সুগল অর্থ কাজ করা আর মাকিনা অর্থ মেশিন আর মেশিন চালাও যদি বলে এভাবে বলতে পারেন সুগল মাকিনা অর্থ মেশিন চালাও নেক্সট সুপ মাকিনা সুগল কেপ অর্থ মেশিনটা দেখো কেমন চলছে অথবা মেশিনটা দেখো কেমন কাজ দিচ্ছে সুপ অর্থ দেখা মাকিনা অর্থ যে কোনো মেশিন যে কোনো ধরনের মেশিনকে বলা হয় মাকিনা কেপ অর্থ কেমন চলছে বা কেমন কাজ দিচ্ছে নেক্সট ইনতাজ আলাতুল সাউই জাররিব অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে মেশিনে যে প্রোডাক্ট বা পণ্য উৎপন্ন হয় তা সবসময় চেক করার জন্য বলছে ইনতাজ আলাতুল সৌবি জাররিব অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে ইনতাজ অথবা মুনতাজ অর্থ প্রোডাক্ট বা পণ্য আর আলাতুল অর্থ সবসময় অথবা দায়মান অর্থ সবসময় জারিব অর্থ চেক করা সৌই জারিব অর্থ চেক করবে নেক্সট মুমতাজ ইজি খারবান ফি মাকিনা ও দিবাররা মুমতাজ ইজি খারবান অর্থ পণ্য খারাপ আসলে ফি মাকিনা মেশিনে মুমতাজ ইজি খারবান ফি মাকিনা মেশিনে খারাপ পণ্য আসলে ওদ্দিবাররা অর্থ বাইরে ফেলে দেবে মোন্তাজ ইজি খারবান ফি মাকিনা অদ্দি বাররা অর্থ মেশিনে প্রোডাক্ট যদি খারাপ আসে তাহলে বাইরে ফেলে দেবে শব্দার্থ হচ্ছে খারবান অর্থ খারাপ আর মোন্তাজ ইজি অর্থ খারাপ প্রোডাক্ট আসলে মোন্তাজ ইজি খারবান অর্থ প্রোডাক্ট খারাপ আসলে ফি মাকিনা অর্থ মেশিনে বাররা অর্থ বাহিরে আর অদ্দি বাররা অর্থ বাইরে ফেলে দেবে অর্দি অর্থ পাঠানো বা ফেলে দেওয়া অর্দি বাররা অর্থ বাহিরে পাঠিয়ে দেবে অথবা বাহিরে ফেলে দেবে নেক্সট ইজা ইনতাস ইজি কুইজ ফি মাকিনা সৌই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে ধীরে ধীরে বলছি ইজা ইনতাজ ইজি কোয়েজ ফি মাকিনা সৌই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে বাক্যটি ভেঙে ভেঙে বলি ইজ আ ইনতাজ ইজি যদি প্রোডাক্ট ভালো আসে ইজ আ ইনতাজ ইজি কুয়েজ ফি মাকিনা যদি মেশিনে মাল ভালো আসে উই তাকলিফ অর্থ প্যাকিং করবে ইজ আ ইনতাজ ইজি কুয়েজ ফি মাকিনা উই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে তাহলে প্যাকিং করবে শব্দার্থ ইজা অর্থ যদি বা যখন ইনতাজ ইজ ইকুইজ অর্থ মাল ভালো আসে সৌই তাগলিব অর্থ প্যাকিং করবে নেক্সট ইশরিন হাব্বা ইজি সৌই উলবা ইশরিন হাব্বা ইজি সৌই উলবা অর্থ বিশটা আসলে বক্স করবে ইশরিন হাব্বা অর্থ বিশটা ইজি অর্থ আসা আর সৌইদ উলবা অর্থ বক্স করবে এই বক্স কিন্তু সন্দুক বক্স না সন্দুক অর্থ বক্স কিন্তু প্রোডাক্টস যে প্যাকিং করা হয় সেই বক্সকে বলা হয় উলবা ইশরিন যে অর্থ বিশটা আসলে সৌই উলবা অর্থ বক্স করবে নেক্সট ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সাউই লাসাক অর্থ এক কার্টুনে চল্লিশটি বক্স রাখবে তারপর কস্টিপ লাগাবে বাক্যটা ভেঙে ভেঙে বলি ফিজ ওয়াহিদ কার্টুন অর্থ এক কার্টুনে কাল্লি আরবাইন উলবা চল্লিশ বক্স রাখবে ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি এক কার্টুনে রাখবে আরবাইন উলবা মানে চল্লিশ বক্স বাদেন সবই লাসাক তারপর আঠা লাগাবে বা কস্টেপ লাগাবে বাদেন সৌভি লাসাক অর্থ তারপর কস্টেপ লাগাবে পুরা বাক্যটা এভাবে বললেই হয় ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সৌভি লাসাক এক কার্টুনে চল্লিশটি বক্স রাখবে তারপর কস্টেপ বা আঠা লাগাবে ফি জোয়া ওয়াহেদ কার্টুন এক কার্টুনে খাল্লি আরবাইন উলবা অর্থ চল্লিশ বক্স রাখবে বাদেন অর্থ পরে লাসাক অর্থ কষ্টে বা আঠা সউই লাসাক অর্থ কষ্টিপ লাগাবে নেক্সট সৌই লাসাক খাল্লাস হুত্তু কার্তুন ফোক তালবিয়া অর্থ কস্টিপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে তালবিয়া অর্থ যেখানে প্রোডাক্ট বা জিনিসপত্র বা মাল বা পণ্য রাখার হয় বা সেই জায়গা সৌই লাসাক অর্থ কস্টিপ লাগানো শেষ হলে ছবি লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে আর হুত্তু কার্টুন মানে কার্টুন রাখবে ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে অর্থাৎ ছবি লাসাক খালাস হুত্তু কার্টুন ফোক তালবিয়া তার মানে কস্টিপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে শব্দার্থ খাল্লাস অর্থ শেষ ছবি লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে হুত্তু অর্থ রাখা হুত্তু কার্টুন অর্থ কার্টুন রাখবে ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে আর তালবিয়া অর্থ পণ্য রাখার যে জায়গা বা পণ্য সংরক্ষণের যে জায়গা তাকে বলা হয় তালবিয়া নেক্সট আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তুর রাহা মাফি ওয়াক গেফ মাকিনা তামাম অর্থ কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে বা আগে মেশিন বন্ধ করবে না ঠিক আছে আইও মুশকিলা মাফি অর্থ কোনো সমস্যা না থাকলে বাক্যটা ভেঙে বললে এমন হয় গাবল ওয়াক্তুর রাহা ব্রেক টাইমের পূর্বে মাফি ওয়াকগেপ মাকিনা অর্থ মেশিন বন্ধ করবে না তাহলে পুরা বাক্যটা একবারে বললে হবে আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তুর রাহা মাফি ওয়াকগেপ মাকিনা তামাম অর্থ কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে মেশিন বন্ধ করবে না ঠিক আছে শব্দার্থ আইও মুশকিলা মাফি অর্থ কোনো সমস্যা না থাকলে আইও অর্থ কোনো বা যে কোনো মুশকিলা সমস্যা মাফি নাই গাবল ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইমের পূর্বে গাবল অর্থ পূর্বে ওয়াক্তু অর্থ সময় রাহা অর্থ বিশ্রাম বা রেস্ট মাফি ওয়াগ্যেপ মাকিনা অর্থ মেশিন বন্ধ করবে না মাফি অর্থ না ওয়াকগেপ অর্থ দাঁড়ানো বা বন্ধ করা মাকিনা অর্থ মেশিন ওয়াক্তুর রাহা অর্থ ব্রেক টাইম নেক্সট মিতা ওয়াক্তুর রাহা ব্রেক টাইম কখন মিতা ওয়াক্তুর রাহা অর্থ ব্রেক টাইম কখন প্রশ্ন করা হচ্ছে ওয়াক্তুর রাহা মেন ইতনাস ওয়াক্তুর রাহা মেন ইতনাস অর্থ ব্রেক টাইম বারোটা থেকে ইতনাস অর্থ বারো ওয়াক্ত অর্থ সময় আর রাহা অর্থ রেস্ট রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক বোঝায় রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক নেক্সট কাম দিঘি কা ওয়াক্ত রাহা ব্রেক টাইম কত মিনিট কাম দিঘি কা রাহা ব্রেক টাইম কত মিনিট কাম অর্থ কত দিঘিকা অর্থ মিনিট ওয়াক্তুর অর্থ সময় রাহা অর্থ রেস্ট বা ব্রেক টাইম কি বলবেন খামসা আরবাইন দিঘিকা পঁয়তাল্লিশ মিনিট খামসা আরবাইন দিকিকা পঁয়তাল্লিশ মিনিট অথবা বলতে পারেন নুসা অথবা তালাতিন দিকিকা অর্থ আধা ঘন্টা অথবা তিরিশ মিনিট ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি